রাত বেরাতে তোর স্মৃতিরা ভাসে চোখের পাতা ভিজে কান্না আসে দিন শেষে আমি আজ ক্লান্ত পথিক খুঁজে ফিরি তোকে রোজে দেখি সেদিক রাত বিরাতে তোর স্মৃতিরা ভাসে চোখের পাতা ভিজে কান্না আসে শেষে আমি আজ ক্লান্ত পথিক খুঁজে ফিরি তোকে রোজে দেখি সেদিক নাগিনী নাগিনী তুই কালে নাগিনী চুমল দিবে বুকে আগে বুঝিনি নাগিনী নাগিনী তুই কালে নাগিনী চুমল দিবে বুকে আগে বুঝিনি নাগিনী নাগিনী তুই কালে নাগিনী চুমল দিবে বুকে আগে বুঝিনি নাগিনী নাগিনী তুই কাল নাগিনী চুবল দিবে বুকে আগে বুঝিনি গোষ্ঠে জলালোর মশাল কাকে ভেবে আজে তোর হাসে দুই গাল ভেতরটা জ্বলে পুরে হচ্ছে ছাই কবে জানি নিয়ে নেব বড় পারে ঠাই পোস্টে জলালোর মশাল কাকে ভেবে আজে তোর হাসে দুই গাল ভেতরটা জ্বলে পুরে হচ্ছে ছাই কবে জানি নিয়ে নেব বড় পারে ঠাই নাগিনী নাগিনী তুই কালে নাগিনী চুমর দিবে বুকে আগে বুঝিনি নাগিনী নাগিনী তুই কালে নাগিনী চুমর দিবে বুকে আগে বুঝিনি নাগিনী নাগিনী তুই কালে নাগিনী চুমর দিবে বুকে আগে বুঝিনি নাগিনী নাগিনী তুই কালে নাগিনী চুমর দিবে আগে বুঝিনি বাইকের ব্যাকে সিটে কার কাঁধে হাত কার বুকে মাথা রেখে কাটে তোর রাত আসবে না জানি আর তোকে ভেবে ভোর কাটে না কাটে না তবু তোর মায়া ঘোর বাইকের ব্যাকে সিটে কার কাঁধে হাত কার বুকে মাথা রেখে কাটে তোর রাত আসবে না জানি আর তোকে ভেবে ভোর কাটে না কাটে না তবু তোর মায়া ঘোর নাগিনী নাগিনী তুই কাল নাগিনী কিছু বলে দিবে বুকে আগে বুঝিনি নাগিনি নাগিনি তুই কালে নাগিনি কিছু বলে দিবে বুকে আগে বুঝিনি নাগিনি নাগিনি তুই কালে নাগিনি কিছু বলে দিবে বুকে আগে বুঝিনি নাগিনি নাগিনি তুই কালে নাগিনি কিছু বলে দিবে বুকে আগে বুঝিনি